আসসালামু আলাইকুম welcome back to my channel for another video তো ভিডিওর প্রথমে আপনাদেরকে দুইটা ভিডিও আমি দেখাইছি যে দুটো ভিডিও আপনারা দেখে বুঝতে পারছেন যে আসলে আজকের টপিক্সটা কী নিয়ে তো বিষয়টা হচ্ছে যে দৌড়াচ্ছেন এবং ভিডিও করতেছেন সেই যে কাপাকাপি শুরু হয়েছে অর্থাৎ শেখি যে ভিডিওটা সেটাকে কীভাবে স্টেবল করবো সেটা টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছি তো আমরা প্রথমে ইফেক্টে যাবো অ্যাডোবি প্রিমিয়ার পর ইফেক্টে গিয়ে আমরা এখান থেকে ওয়ার স্টেবিলাইজার একটা ইফেক্ট পাবো সেটা এস টি এ বি লেখলেই আপনারা চলে আসবে তো এটা ভিডিওর উপরে দেবো দেওয়ার পরে দেখবেন কিছুটা সময় দিতে হবে তো দেখুন আপনারা যে এখানে র্যান্ডারিং কমপ্লিট হচ্ছে আপনারা ডান পাশে দেখতে পাবেন আর অবশ্যই ভিডিওটা কতটুকু স্টেবল হয়েছিল সেটা তো আপনারা আগেই দেখেছেন সেটা দেখানোর কিছু নাই নতুন করে তারপরও অ্যানালাইসিস হচ্ছে আমি দেখাচ্ছি ভিডিওটা হালকা একটু আপনাদের যদি দেখাই দেখুন আগের চেয়ে অনেকটা লাফালাফি মানে স্মুথনেসটা কিন্তু চলে আসছে ঠিক আছে তো এটাকে আরও স্মুথ কীভাবে করা যায় সেটা আমরা করবো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ফিফটি পার্সেন্ট স্মুথ লেখা আছে তো এটাকে আমরা ফুল হান্ড্রেড পার্সেন্ট জিরো পার্সেন্টে নামিয়ে দেবো তো এখানে আমরা যেটা করবো সেটা আমরা এটাকে নেক্সট করে নেব নেক্সট করে নেওয়ার পরে আমরা হচ্ছে এটার যে আবার স্টেবিলাইজার যে ওয়ার্কটা আছে এটা আমি আমরা দিয়ে দেবো ওয়ার্ক স্টেবিলাইজার এটা দিয়ে দিলাম দেওয়ার পরে এখানে আবার হতে কিছুটা সময় নেবে তো স্টেবিলাইজিং হচ্ছে তো স্টেবিলাইজিং হওয়ার পরে আমরা যেটা করে দেবো জিপি কন্ট্রোল থেকে আমরা যে স্মুথ মোশন আছে সেখানে স্মুথ মোশনে নো মোশন করে দিলাম দেওয়ার পরে এখন যে স্টেবিলাইজারটা আসবে দিস ইজ ফাইনাল রেজাল্ট ঠিক আছে এখান থেকে কোনো রকম মোশন হবে না নো মোশন অর্থাৎ আপনার ক্যামেরা নিয়ে যে দৌড় মারছেন ক্যামেরায় কাঁপাকাঁপি করতেছে সব বন্ধ হয়ে যাবে ঠিক আছে তো ভিডিওটা অনেক স্টেবল হবে এবং আপনারা প্রিভিয়াস দুইটা প্রথমে ভিডিওর প্রথমেই যে ভিডিওটা দেখছেন সেখানে কিন্তু বুঝতে পারছেন যে কতটুকু স্মুথ করা যায় সো এই ছিল আজকে টিউটোরিয়াল সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আর কী ধরনের ভিডিও হলে আপনারা বেশি উপকৃত হন কী ধরনের ভিডিও এডিটিং আপনারা পছন্দ করেন অবশ্যই জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম